আপনার নাম কি ভেরি গুড আজকে স্যার আছে স্যারের সাথে কথা বলেন কথা বলা লাগবে না স্যার এমনি আপনি ভুল ধরা শুরু করবে দেখবেন শুরু করেন ধরতে হইব আপনার নাম কি পাখি বললাম তো ভাই কতবার বলতে হয় পাখি জি হাই হাই উড়ে যায় না কিন্তু পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি জানেন না কেমনে দেখে যাবো আমি তো ভিডিও কল দেই নাই মানে আপনি তো ভিডিও কল দেন আমার দ্বিতীয় গার্লফ্রেন্ডের নাম ছিল পাখি দ্বিতীয় গার্লফ্রেন্ড টোটাল কয়টা গার্লফ্রেন্ড তোমার আমার দ্বিতীয় গার্লফ্রেন্ডের নাম ছিল পাখি তো হ্যাঁ। পরে আমি অনেকদিন পর যখন আসছিলাম এসে ছয় মাস ছয় বছর পর আসছি হ্যাঁ, হ্যাঁ। এসে পাখিদের বাসার নিচ থেকে ওটা ডাক দিছি পাখি পাখি পরে পাখির মা বের হয়ে এসে কয় এতদিন পর আসলে হবে পাখি অলরেডি ডিম পেরে ফেলাইছে কি পাখি কেমন লাগলো জি ভাই অনেক ভালো তো তুমি কোথায় থাকো গাজীপুর গাজীপুর থাকো গাজীপুর থেকে কল করেছো নাট বল্টু কতদিন শোনো ছয় মাস ছয় মাস শুনতেছো জি ভাইয়া এটা কি ফার্স্ট টাইম তুমি কলে পাইছো জি ভাইয়া অনেক খুশি লাগতেছে কপাল ভালো যে উনি কোর্স মানে কমপ্লিট করে এত ভালো লাগে একবার খুশিতে আত্মহারা হয়ে যায় সারা দিন মন খারাপ থাকলে আপনাদের শুনলে খুব ভালো লাগে তাই নাকি আমাদের শুনলে তো বিরক্ত হয় এই যে আজকে টিচার আসছে বলতেছে ভাই আপনাদের সব কেউ শোনে না এগুলো এসে বলতেছে আমার অফ অফে ওই টিচারই শুনে না তুই টিচারই ওই অন্যরকম টিচার টাইপের টিচারটাই অন্যরকম টিচার টাইপের তো আপনি কিছু জানা থাকলে কিন্তু টিচার থেকে জানিয়ে নিতে পারেন এটা কিন্তু সবসময় পাওয়া যায় না আমরা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে কিনে আসছি জানার নাই ভাইয়া নাথ ভাইয়া কখন আসবে মানে কবে আসবে এটাই এটাই ওর কাছে জানতে চান এটা তো জানার একটা জিনিস নাট ভাই নাট ভাই আসবে একটু লেট হবে বাট আসবে নাট মানে- আসে না খাট আসছে যে কয়দিন নাট ভাই খুশি ভাইয়া জানেন না কতদিন মানে তিন দিন সৌভাগ্যবতী দাদা কারণ হ্যাঁ। হচ্ছে আমাদের তো এখানে আপনাদের এখানে মনে হয় মাসের কোর্স কমপ্লিট করা ছাড়া ফোন এখন কোর্সের টাইম বাড়ছে মাস <laughs> উনি মাসে পেয়ে গেছে ঠিক আছে পাখি এখন উড়াল দাও আরেকদিন এসে বসো আমাদের ডালে ভালো থাকেন ওকে টাটা পাখি যায় উড়ে যায়